হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি নতুন আসাম ভিডিও নিয়ে আর যে ভিডিওটি হচ্ছে একটি কষ্টকর ভিডিও যেটি হচ্ছে না বললেই নয় আমাদের এখন নতুন সার্ভার চলে এসেছে বাংলাদেশে আর এই আমরা ইন্ডিয়ান সার্ভারে খেলেছি কিন্তু ইন্ডিয়ান সার্ভারের মধ্যে অনেকের মায়া জন্মে গেছে ইন্ডিয়ান সার্ভারে খেলতে খেলতে ইন্ডিয়ান লোকেদের সাথে অনেকের পরিচিত পরিচয় হয়ে গেছে এবং সেখানে আর অনেকের অনেক কিছু হয়ে গেছে যেটা না বললেই নয় এবং অনেকে আছে ভাই ইন্ডিয়ানে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইন্ডিয়ান সার্ভারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানায় ফেলছে এটি হচ্ছে সবচেয়ে বেশি বড় কষ্টের বিষয় যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারা এইগুলো সাইডে চলে আসতে হবে বাংলাদেশি সার্ভারে বাংলাদেশি সার্ভার হচ্ছে এখন নতুন নতুন সার্ভার আর এই সার্ভার কিন্তু বাংলাদেশে তারা কিন্তু অনেক ভালো ভালো ইভেন্ট দিবে নতুন নতুন ইভেন্ট আগে ইন্ডিয়ান সার্ভার কিন্তু আমরা এতে পাইতাম না কারণ ইন্ডিয়ান সার্ভারে আমাদের প্রোজা নিয়ে কোনো কিছু নিয়ে মানে আমাদের বড় বড় অনুষ্ঠান নিয়ে কোনো ইভেন্ট দিত না কিন্তু এখন যেহেতু বাংলা সার্ভার চলে এসেছে এখন বাংলাদেশে আমাদের যত কিছু অনুষ্ঠান অনুষ্ঠান বাংলাদেশে হবে এখানে আমাদের এই দিবে সেই অনুযায়ী হচ্ছে এখন আমরা বাংলাদেশ সার্ভার আজকে চলে এসেছি আজকেই আজকে হচ্ছে আট তারিখ এবং আট তারিখে আমাদের বাংলাদেশ সার্ভারে চলে নিয়ে এসেছে যারা যারা বাংলাদেশ সার্ভারে এখনও রেজিস্টার রেজিস্ট্রেশন করো নাই তারা তাড়াতাড়ি জলদি করে করে নাও কারণ না হলে কিন্তু তোমরা কিন্তু তিন দিন সার্ভারে থেকে যাবে কিন্তু না এখানে হচ্ছে আরেকটা অপশান আছে হচ্ছে আবারও এখানে ইয়ে দিতে পারে তারা তারা যারা বাংলাদেশি তারা যদি ইন্ডিয়ান সার্ভার নিয়ে থাকে তাহলে তাদেরকে আবারও একটি সুযোগ দিতে পারে যে বাংলাদেশ সার্ভারে নিয়ে আসা এটি হচ্ছে বড় কষ্টকর জিনিস এখানে বাংলাদেশ থেকে আমরা এতদিন ইন্ডিয়ান সার্ভারে খেলে এসেছি কিন্তু এখন বাংলাদেশ সার্ভার চলে আসতে হবে এখন ইন্ডিয়ান সার্ভার তো আর কিছুই করার নেই ইন্ডিয়ান সার্ভার তারা তাদের তারা থাকবে তাদের জায়গায় এবং আমরা আমাদের জায়গায় উইটি হচ্ছে ভালো আমরা যেহেতু আমাদের নিজেদের নিজেদের সার্ভার পেয়ে যাচ্ছি এখন ওইখানে তো আগে তো ইন্ডিয়ানরা বাংলাদেশের জন্য ঠিক কথা অনেক গালিগালাজ করতো এখন তো আর সেটা হবে না এখন বাংলাদেশের অন্য অন্য সার্ভারের তারা তাদেরকে গালিগালাজ করবে এটাই হচ্ছে আমার আজকের মূলত ভিডিও আর এই ভিডিওটি আর এই ভিডিওতে হচ্ছে ইন্ডিয়ান সার্ভারে যারা যারা আছে তারা কিন্তু অনেক oh ছেলে মেয়েদের সাথে নতুন বানায় ফেলছে ইন্ডিয়ান সার্ভারের তারা এখন বাংলাদেশে তারা ওইটা বানায় ফেলছে তাদের হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট হবে যারা এইগুলো করছে আবার অনেক বাংলাদেশি সার্ভারের মেয়ে অথবা ছেলে আছে যারা ইন্ডিয়ান সার্ভার সার্ভারের ছেলে মেয়েদেরকে একদম চুষে মুছে খায় ফেলছে যারা এগুলো করছে তাদেরকে তাদের তো অনেক লাভ হচ্ছে কিন্তু এখন তারা কাঁদবে কারণ এখন তারা ইন্ডিয়া সার্ভারে যা আছে তারা সব এটা দিতে হবে এবং অনেক অনেক কি জাউরা আছে যারা ভাই এখন ইন্ডিয়ান সার্ভার থেকে আসবে না বলবে যে আমি ইন্ডিয়ান সার্ভারই থাকবো এটা সেইটা এটাই হচ্ছে মূলত আজকের এই ভিডিও আর এই ভিডিওটিতে হচ্ছে আজকে কিন্তু তোমরা সবাই বাংলাদেশ সার্ভার চলেছে এবং বাংলাদেশ সার্ভার নতুন ইভেন্ট দিচ্ছে সেখানে মার্কস দিবে আর অনেক কিছু দিবে তোমরা সেটি রিচার্জ কারণ আজকের এই নতুন সার্ভারে কিন্তু আরও অনেক কিছু দিবে নতুন নতুন সার্ভার এসেছে নতুন সার্ভার অনেক কিছু দিতে পারে নতুন নতুন ইভেন্ট সেটা তোমরা নিজে সমস্যা নেই সে এটাই হচ্ছে আজকের আমার এই মূলত ভিডিও আর এই ভিডিও তারা দেখতেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আজ কিন্তু ফ্রি ফায়ারের আপডেট চলে এসেছে তো তোমরা সবাই আপডেট দিয়ে তাড়াতাড়ি প্রস্তুত হয় নাও ফ্রি ফায়ার খেলার জন্য তো যারা যারা আপডেট দেবে তাড়াতাড়ি তারা এখনও এখন পর্যন্ত তাড়াতাড়ি ফ্রি ফায়ার আপডেট দিত খেলার জন্য তো তাদের কাছে আমার এই কথাগুলো খারাপ লেগেছে তারা ভাই খারাপ মেনে নিবে না এবং ভাই যদি খারাপ লেগে থাকে ভাই তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন E aí?